আপনাদেরকে বলবো যে এটা আমাদের রেগুলার কাজ গতকালকে আপনারা ছিলেন উপস্থিত একটা আমি প্রেস কনফারেন্সে আমার মার নামে ওই আচ্ছা, সময় কিন্তু আমি বলেছি যে ব্যানার ব্যানার নিয়ে কিন্তু স্টেটমেন্ট আমি দিয়েছি যে যারা এই ব্যানারগুলি আছে বা যে ভুইফুর সংগঠনের ধারাবাহিকভাবে সব ব্যানারগুলি আমি বলছি শহর পরিষ্কার এটা আপনারা জানেন আমার নিজের ব্যানারটাও কিন্তু আমি খুলে ফেলেছি তো সেই ধারাবাহিকতা পুরো পরিষ্কার করতে করতে তারা গিয়েছে যে ওই থানা কাউন্সিলের ভিতরে দেখছেন আপনি বিভিন্ন লোকজন বিভিন্ন ব্যানার দেয় হ্যাঁ, হ্যাঁ। সেইটা তো টিএনওর বাসা না ওটা থানা কাউন্সিলের ওটা আমাদের ওখানে পুকুর গোসল করে মানুষ ওখানে মসজিদ আছে ওখানে আরো অনেক অফিস আছে হ্যাঁ। ওখান থেকে যাতায়াত করে পিছনের রাস্তা আছে যেখান থেকে পিছনের লোকজন যাতায়াত করে তো ওরা পরিষ্কার করে শেষ ওদের চলে আসবে সেই সময় নাকি টিএনও সাহেব যেটা আমাদের আমার স্টাফরা বললো হ্যাঁ। টিএনও সে বের হয়ে মানে কথা থেকে কার কাছে জিজ্ঞেস করে আসছে বা ওরা তো আমি জানি না ওখানে যেহেতু আমি ছিলাম না হ্যাঁ, হ্যাঁ। ওরা বলছে যে গালাগালি করতে জানি না গালাগালি নাও করতে পারে বাট বিষয় হচ্ছে যে সেইটার পরিপ্রেক্ষিতে ওনার বাসায় হামলা ওনার বাসার গেটের ভিতরে কি এরা ঢুকছে বা ওনার উপরে যে হামলার কথা বললাম আমার জয়েন্ট সেক্রেটারি এক নম্বর জয়েন্ট সেক্রেটারি ছিল তারপর আমি সিনিয়রদের পাঠাইলাম ওই যে আমার প্রচার সম্পাদক তাদের যে দেখো তো কি হয়েছে যখন ওরা বললো যে গুলি হচ্ছে আমার সিও এখানে উপস্থিত আমার নেতা মহানগরের অনেক নেতারা উপস্থিত আমি তাড়াতাড়ি ওখানে গেলাম স্পটে হ্যাঁ। আমি একাই দৌড় দিয়ে আগে চলে গেলাম সিও হ্যাঁ। সাহেবও গাড়ি নিয়ে পিছিয়ে পিছিয়ে আমার আসলো আমি যখন ওখানে হেলমেট খুলে আমি একা ওদের বললাম যে তোমরা দাঁড়াও তো ঢুকো না ঢুকে আরম্ভ করলাম আমি বললাম যে আমি মেয়র বরিশাল সিটি কর্পোরেশন তারা অনবরত গুলি করা শুরু করে এর মধ্যে আমার যারা ছিল ওখানে আমাদের নেতাকর্মীরা ওরা সবাই আমাকে মানব হিসেবে ওখান থেকে জোর করে বাইরে তারপরে আমি ওখান থেকে আমার কাছে মনে হলো যে খারাপ লাগছে আমার কাছে যে লজ্জাই লাগছে খারাপ শুধু না লজ্জাই লাগছে যে ওখান থেকে আমি চলে আসছি চলে আসার পরে আবার নাকি গুলি হয়েছে আমার এই যে প্যানেল টু তাদের নাকি আসছি যে কোনো ধরনের পরিস্থিতি যেন ওখানে অন্যরকম না হয় এখন এটা আমি কি বলবো আপনারাই বলেন গুলি হয়েছে এখানে মেয়রের গুলি হয়েছে আপনাদের নেতা কর্মীদের আমি ওখানে যাওয়ার পরে পুলিশ কমিশনার সাহেবকে ফোন দিছি র্যাবের সিওকে ফোন দিছি আমি আমাদের যে যেহেতু আনসাররা গুলি করছে হ্যাঁ, হ্যাঁ। আনসারের যে প্রধান তাকে গুলি করছে তিনিও পরে ওখানে গেছেন হ্যাঁ, কিন্তু আমি চলে আসার পরে আমি জানলাম না বুঝলাম না পুলিশ যাওয়ার পরে আবার পুলিশ বাইরে আসার পরে তা ওখান থেকে গুলি আমাদের প্যানেল মনে হয় আমাদের যেহেতু জয়েন্ট সেক্রেটারি ভিতরে এক নম্বর জয়েন্ট সেক্রেটারি আওয়ামী লীগের মহানগর আওয়ামী লীগের ভিতরে গেছেন মানে যেহেতু তাকে আটকে রাখছেন সেহেতু তারা সেই হয়তো ভিতরে কথা বলতে যাওয়ার জন্য হয়তো বা ইনিশিয়েটিভ তখনও তার গায়ে গুলি লাগছে তার গায়ে প্রায় পঁয়ত্রিশটা সাতত্রিশটা পরিকল্পনা কি অবশ্যই আমরা আইনি আমার আমার এও তো ছিল অফিসার হ্যাঁ, হ্যাঁ। তার গায়ে গুলি লাগছে সে তো প্রথমে ওই সময় যখন ব্যানার উচ্ছেদ তখন উনি হ্যাঁ, সাথে ছিল তো আমরা আমরা তো আমরাও মামলা আমরাও আইনের আশ্রয় হব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আমার শপথ করেছেন আমার অভিভাবক আছেন আমার পিতা আছেন তারা সিদ্ধান্ত নেবেন যদি আমার অপরাধ হয়ে থাকে আমি আমার আমার রেজিগনেশন লেটার মেয়র হিসাবে এইভাবে তো আপনার দায়িত্ব পালন করা সম্ভব আমি তাহলে মেয়র হিসেবে ব্যর্থ এত বড় একটি ঘটনা অবশ্যই তদন্ত তো অবশ্যই তদন্ত তো অবশ্যই চাবো জোরালো তদন্ত তদন্ত এখানে আপনি আমি একদম স্পষ্ট বলি আপনার সাথে কথা কাটাকাটি হয়েছে আপনি একজন কি বরিশালে এমন কোন এত বছরে এমন কোন ঘটনা এমন কোন ঘটনা ঘটে নাই এইভাবে আমাদের গুলি করা লাগবে তারপরে আবার তাদের মানে যারা আহত হয়েছে তাদের শুনলাম যে অ্যারেস্ট করার জন্য মেডিকেলে গেছে হ্যাঁ ঠিক আছে অপরাধ যদি আমাদের অপরাধ যদি হয়ে থাকে তাদের হয় নাই আমি মেয়র এটা দায়িত্ব আমি আমার মাথা পেতে নিলাম আমি রেজিগনেশন লেটার দিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে থ্যাংক